সালামু আলাইকুম আসসালাম আলামিন আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন স্যার একটু লাউডলি স্যার জি আজকে যুব উন্নয়ন সংসদ ঢাকা কর্তৃক আয়োজিত ওকে ওকে স্যার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সামাজিক অবক্ষয় ও আজকের যুব সমাজ শীর্ষক সেমিনারের সম্মানিত প্রধান অতিথি এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ সম্মানিত সভাপতি বিচারপতি আব্দুর রৌফ সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং মূল প্রবন্ধ উপস্থাপক প্রফেসর ডক্টর জুবাইর মোহাম্মদ এহসানুল হক আপনাদের সবার প্রতি এবং এই অনুষ্ঠানে প্রায় দুইশোরও বেশি উপস্থিতি আপনাদের প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আমার বক্তব্যের মূল বিষয়বস্তুটা আয়োজকদের পক্ষ থেকে যুব উন্নয়ন সংসদ থেকেই বলা হয়েছিল আমি যেন যুবকদের উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং সমস্যাগুলো নিয়ে আলোচনা করি তো আমি সেদিকেই যাব আমি প্রথমেই আজকের মূল প্রবন্ধ উপস্থাপক যেখানে শেষ করেছিলেন উনি বলেছিলেন যে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যুবকদেরকে ব্যস্ত রাখা কারণ আমরা জানি যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা তো এই বিষয়টা থেকেই যুবক যখন তার লক্ষ্য স্থির থাকে না একটা যুবক যখন তার কর্ম নিজে জানে না যে আমি কি করব কোথায় যাব কতদূর পৌঁছাবো তখনই সে বিপদগামী হয় সে বিভিন্নভাবে বিপদগামী হয় তো আমরা এই বিষয়গুলো জানি তা প্রথমেই আমি যদি আলোচনা করতে চাই যে যুবক কারা আমাদের আমার পূর্ববর্তী আলোচক বলেছেন বাংলাদেশের জাতীয় যুবনীতি অনুযায়ী আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স্ক মানুষগুলাই হচ্ছে যুবক এই সংজ্ঞাটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয় যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পনেরো থেকে চৌত্রিশ বছর পাকিস্তানে আঠারো থেকে তিরিশ বছর শ্রীলঙ্কায় পনেরো থেকে উনত্রিশ বছর মালয়েশিয়ায় পনেরো থেকে উনত্রিশ বছর নেপালে পনেরো থেকে চল্লিশ বছর সিঙ্গাপুরে পনেরো থেকে তিরিশ বছর হংকং এ দশ থেকে চব্বিশ বছর বয়স্ক মানুষগুলোকে যুবক হিসেবে ধরে নেওয়া হয় তো এই যুবকরাই মূলত কর্মস্পৃহ এবং মূলত কর্মবীর যাকে বলি যারা বিভিন্নভাবে আপনার রিক্স নেয়ার ক্ষমতা রাখে সমাজকে পরিবর্তনের ক্ষমতা রাখে উৎপাদনের ক্ষমতা রাখে তারাই যুবক আমি দেখছি আজকে আমাদের এই অংশগ্রহণকারী এই আজকের সেমিনারেরও ম্যাক্সিমাম মানুষই আমরা যুবক এই যুবকদের গুরুত্বটা কি বাংলাদেশে যদি আমরা hundred and seventy million population ধরি একশো সতেরো কোটি মানুষ ধরি তার মধ্যে আমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট প্রায় নয় কোটি পঁয়ত্রিশ লাখ হচ্ছে যুবক কর্মশক্তির অধিকারী এই নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষ থেকে প্রত্যেক বছর টু মিলিয়ন মানে বিশ লাখ মানুষ কর্মসংস্থানের মধ্যে প্রবেশ করছে সে কোনোভাবে চাকরি খুঁজছে ব্যবসা করার চেষ্টা করছে বা কর্মসংস্থানের পাওয়ার চেষ্টা করছে এই বিশ লাখ মানুষ থেকে আনুমানিক দশ লাখ মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে বাকি দশ লাখ মানুষ কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না তারাই শেষ পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন কিছু চেষ্টা করে যখন সফল হয় ভালো যদি বিফল হয় তখন সে বিপদগামী হয় তো এই সামাজিক অবক্ষয় রোধের জন্য যুবকদেরকে সঠিক লক্ষ্যে নিয়ে যাওয়াটা একটা দেশ এবং সরকারের দায়িত্ব তেমনি আমাদের মধ্যে যারা সমাজপতি আছেন যারা একটু ভালো অবস্থানে আছেন ওনাদেরও দায়িত্ব যে আমার আশপাশে বা আমার সাথে সম্পৃক্ত যুবকদেরকে স্বপ্ন দেখিয়ে একটা আত্মকর্মসংস্থান নির্ভর যুবকে পরিণত করা আর এই যুবকদের মধ্যে আমরা দেখব যে ওনারা কি করতে পারে ব্যস্ত থাকার জন্য চাকরি খোঁজার পাশাপাশি একটা অন্যতম মাধ্যম হতে পারে যে আমি উদ্যোক্তা হব কিন্তু আমাদের দেশে মানুষের যে অ্যাটিচিউড যেই আমাদের মনোবৃত্তি আমাদের যেই চিন্তা ভাবনা তখন উদ্যোক্তা হওয়াটা আমাদের কাছে সর্বশেষ মানে আর যখন কোনো অপশন নাই মনে হয় তখনই সে উদ্যোক্তা হতে চায় কিন্তু বিষয়টা যদি আমরা একটু অন্যভাবে দেখি আসলে উদ্যোক্তা হলে কি হবে বা একজন উদ্যোক্তা কেন হয় আন্তর্জাতিক একটা গবেষণার ফলাফল এসেছে যে স্যার একটু কাইন্ডলি একটু স্যার জি হ্যাঁ, আমাদের ছিয়াত্তর পার্সেন্ট মানুষ উদ্যোক্তা হয় উনি নিজের পারপাস সার্ভ করার জন্য তো বাংলাদেশেও কিন্তু কেউ কেউ উদ্যোক্তা হয় মানি আর্ন করার জন্য কেউ কেউ উদ্যোক্তা হয় ওনার আইডিয়া ভিশন মিশনকে বাস্তবায়ন করার জন্য তো বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার যেই সমস্যাগুলো এই সমস্যাগুলোর মধ্যে যেমন মানুষে আমাদের অ্যাটিচিউড প্রবলেম আছে আমাদের উদ্যোক্তা হওয়ার জন্য যে ধরনের দক্ষতা এবং শিক্ষা প্রয়োজন সেই শিক্ষা এবং দক্ষতারা আমাদের সমাজে অনুপস্থিত তাই আমরা উদ্যোক্তা হতে পারি না এছাড়াও স্টার্ট আপ ফাইন্যান্সিং এর সমস্যা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং রেগুলেটরি বিভিন্ন সমস্যার কারণেও আমরা উদ্যোক্তা হতে পারি না তো যদি আল্লাহ তৌফিক দেয় অন্য কোনো এক সময়ে বিস্তারিত এই সম্পর্কে আলোচনা করা যাবে শুধু এটুকু বলবো একজন যুবক তখনই তার লক্ষ্যে পৌঁছাবে যখন সে সামাজিকভাবে সমাজের জন্য কিছু করার চেষ্টা করবে আর সমাজের জন্য করার সবচেয়ে প্রথম শর্ত হচ্ছে নিজেকে আগে প্রতিষ্ঠিত হতে হবে সে জ্ঞান বিজ্ঞানে টাকা পয়সায় নিজেকে আগে প্রতিষ্ঠিত না করলে সমাজের জন্য কিছু করা যাবে না দেশের জন্য করা যাবে না তো আজকে আজকে আমার মেইন যে কথার মেসেজটা দিয়ে আমি শেষ করতে যাচ্ছি যুবকরা আইডেল বসে না থেকে চাকরির পিছনে না ছোটে যার হাতের কাছে যা কিছুই আছে তাই নিয়ে শুরু করতে হবে এবং এক সময় ইনশাল্লাহ লেগে থাকলে আল্লাহ সফলতা দান করবেন আমি সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে এবং আয়োজকদের ধন্যবাদ